নমস্কার এটি একটি খাঁটি mysql php টিউটোরিয়াল আমি সংযোগ তথ্য উদ্ধার করা ত্রুটি সামলানো এবং তথ্য ঠিক করার মূল তথ্য সম্পর্কে শিখব এটি কিছু এসকিউএল কোড এবং কিছু এসকিউএল কোয়েরিকে সমাবিষ্ট করে চলুন এটি শুরু করি আমি mysql এ ডিরেক্টরি গঠন দেখাতে যাচ্ছি আমরা এখানে কিছু ফাইলস বানাবো আমি প্রথম ফাইল বানাবো এবং একে connect.php বলবো আমি এখানে এসে mysql ফোল্ডারে টিপে connect.php রূপে সংরক্ষণ করব এখন একটি পৃথক ফাইল বানিয়ে প্রতিটি পৃষ্ঠার সাথে সম্মিলিত করব যেগুলি ব্যবহার করব ডেটাবেসে সংযোগের জন্য এটি অত্যন্ত সহজ আমরা কি করব যে include ফাংশন লিখব এবং এই ফাইলটি উল্লেখ করব আরেকটি ফাইল বানাবো যা আমার মূল mysql ফাইল এই কোডটি সবাইকে দেখাবো আমি php খোলা পেয়েছি এটি পিএইচপি কোড এবং আমাদের পিএইচপি ট্যাগস এর দরকার এবং সবকিছু পিএইচপি এর সাথে জুড়ে যাবে আমি এই include ফাংশন কিছুক্ষণে বোঝাবো প্রথমে আমি আপনাকে বলবো যে ডেটাবেসের সাথে কিভাবে জুড়ব আপনি এটি ওয়েব সার্ভারে কোথায় রেখেছেন না জানলে আমি প্রস্তাব দেব যে myadmin নামক অ্যাপ্লিকেশন দেখুন এটি একটি ডেটাবেস ইন্টারফেস PHP তে লেখা প্রোগ্রাম বা অন্য কথায় একটি স্ক্রিপ্ট এখানে আমরা আমার পরিষেবা আমার ডেটাবেসের ভিতরে দেখব বরং আমার সার্ভারে MySQL সার্ভারে এটি আমাদের টেবিলের তথ্য আমাদের ডেটাবেসের তথ্য এবং আমার সার্ভার সম্পর্কে তথ্য দেয় ইত্যাদি ইত্যাদি যদিও এটির সম্পর্কে জানার দরকার নেই এটি প্রোগ্রামের জন্য ভালো শুরু যদি php mysql বা শুধু mysql ব্যবহার করা শুরু করেছেন এটি ডেটাবেসের ইন্টারফেস শুরু করতে ভালো উপায় কাজগুলিতে কমান্ড রেখা ব্যবহারের পরিবর্তে কমান্ড রেখা ব্যবহার করা প্রথম ব্যবহারকারীদের জন্য কঠিন হতে পারে তাহলে আমরা এখানে আমাদের ডেটাবেস দেখছি আমি পিএইচপি অ্যাকাডেমি এবং পিএইচপি Login পেয়েছি যেটি আমি অন্য টিউটোরিয়ালে বলেছি যা আমি বানিয়েছি অন্যগুলি শুধু স্ট্যান্ডার্ড এটি শুধু তথ্য রাখার জন্য ওগুলি মুজবেন না আপনাকে নতুন ডেটাবেস বানাতে হবে এর জন্য এখানে একটি সামান্য বাক্স রয়েছে ডেটাবেস বানাতে যাচ্ছি এখনকার জন্য পিএইচপি অ্যাকাডেমি ডেটাবেসে কাজ করব এটি অত্যন্ত সহজ এটি ডেটাবেস বানাচ্ছে এটি সহজ নাম লিখে ক্রিয়েট এ টিপুন পিএইচপি ইতিমধ্যে এখানে তৈরি আছে এটি ব্যবহার করব এটিতে টিপুন এবং আপনি দেখতে পারেন যে ভিতরে কয়েকটি টেবিল রয়েছে এটি চিহ্ন দ্বারা দেখানো হচ্ছে যখন মাই অ্যাডমিন ব্যবহার করি এটি হলো গেস্ট বুক আমার গেস্ট বুক টিউটোরিয়াল থেকে এখন আমি এই টিউটোরিয়াল বর্ণন করার জন্য এই ডেটাবেসে একটি নতুন টেবিল বানাবো এবং আমি একে পিপল বলবো ক্ষেত্র সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি খালি ছাড়তে পারেন না আপনার টেবিলে ক্ষেত্রের সংখ্যা তথ্যের প্রতিটি কলাম সংরক্ষণের জন্য হয় উদাহরণস্বরূপ সাধারণত আপনি যখন রেকর্ডের সাথে কাজ করেন আপনার কাছে আইডি হতে পারে যা একটি সাংখ্যিক মান এটি একটি সংখ্যা যা প্রতিবার বৃদ্ধি হতে যাচ্ছে এটি রেকর্ডকে সংকেত করার অনুমতি দেবে যা অনন্য সংখ্যা দিয়ে পৃথকভাবে সঞ্চিত করা হচ্ছে একে প্রাথমিক কী হিসাবে নির্ধারিত করুন আপনি যদি ডেটাবেসের সাথে পরিচিত না হন তাহলে প্রাথমিক কী এর মতো পথ খোঁজা শুরু করা দরকার আমি সেকেন্ডারি কী এর সাথে কাজ করব না কারণ এটি মাইসকিউএল ডেটাবেসের সঙ্গে করার জন্য অত্যন্ত সহজ উপায় শুধু ডেটাবেস সাধারণভাবে পড়ুন যদি আপনার কাছে মাইক্রোসফট অ্যাক্সেস বা অন্য কোনো ডেটাবেস প্রোগ্রাম আছে আমি ডেটাবেস সমূহ শেখার জন্য সুপারিশ করব সুতরাং ক্ষেত্র সংখ্যার উপর নির্ভর করে যে কত এবং কোন তথ্য আপনি রাখতে চান যখন আমরা ক্ষেত্র বানাই একটি সামান্য ফাঁকা নথি আনব আমি যে ক্ষেত্র চাই তা লেখা শুরু করব প্রথমে সর্বদা আইডি হবে এটি একটি সবৃদ্ধিশীল মান প্রতিবার আমি একটি নতুন রেকর্ড বানাবো প্রথম রেকর্ডের জন্য এটি 1 হবে তারপর 2 3 4 এবং তথ্য সংরক্ষণ করা হবে এটি খুবই দরকারি ক্ষেত্র যেহেতু আমার টেবিল হল পিপল আমি লোকেদের সম্পর্কে কিছু তথ্য রাখব তাই আমি প্রথমে ফার্স্ট নেম লিখব এবং তারপর লাস্ট নেম লিখব এবং তারপর এজ এবং তারপর জেন্ডার এটি সহজ রাখতে এটি এখন ছেড়ে দিতে পারি আমরা এখানে 5টি ক্ষেত্র পেয়েছি আমি এখানে ফেরত যাব এবং 5 লিখব এবং গো টিপব এখানে কিছুক্ষণে একটি পপআপ দেখা যাবে আপনি পাবেন না কারণ এখনো ক্ষেত্রের নাম বানাইনি আমাদের কাছে এখানে স্ট্যান্ডার্ড রয়েছে অনেকগুলি বিকল্প রয়েছে কিন্তু ক্ষেত্র হলো ফিল্ড নেম তাই প্রথমটি আইডি হতে যাচ্ছে টাইপ হলো ডেটা টাইপ যা আপনি এই ক্ষেত্রে রাখতে চান যা কিছু যা এতে হবে এই ডেটা টাইপে যোগ করা আবশ্যক varchar যা ভেরিয়েবল ক্যারেক্টার প্রদর্শন করছে খুবই সহজ এটি খুব দরকারি এবং দৈর্ঘ্যের প্রয়োজন এটি 25 অক্ষর দীর্ঘ হতে পারে 250 অক্ষর 100 অক্ষর বা 1 অক্ষর বাস্তবে আমরা শুধু সঞ্চিত তথ্যের ধরন এবং দৈর্ঘ্য সঞ্চয় করছি এটি সঞ্চয় করতে সাহায্য করে যেমন আপনার ফার্স্ট নেম চলুন ফিল্ড নেম লিখি এখানে ফার্স্ট নেম আছে এবং আমার কাছে ভার্চার আছে 500 অক্ষর লেখার কোনো মানেই নেই কারণ আমরা অনাবশ্যক মাত্রায় তথ্য ব্যবহার করব ফার্স্ট নেম 25 অক্ষরের বেশি হবে না যদিও এটি এমন এটি 30 বা 35 অক্ষরের অধিক হবে না কিন্তু এখন এর জন্য ফার্স্ট নেম 20 বা 25 অক্ষর হিসেবে সঞ্চয় করব এখানে 20 রাখব id একটি পূর্ণসংখ্যা হবে কারণ এটি একটি সংখ্যা এটি স্ববৃদ্ধিশীল হবে এটি 1234 হবে আমরা রেকর্ডের মাত্রা ব্যবহার করি এখানে আমাদের কাছে কিছু অন্য বিকল্প রয়েছে এখানে এটি প্রাথমিক কি আমরা এটি নির্বাচন করতে যাচ্ছি এবং অতিরিক্তভাবে অটো আন্ডারস্কোর ইনক্রিমেন্ট পেয়েছি এটি একটি স্বয়ং বৃদ্ধি এটি এই বিশেষ ফাংশন দেবে যখনই আপনি নতুন রেকর্ড করেন এটি নিজে থেকেই বেড়ে যায় এখানে ফার্স্ট নেম রয়েছে এখানে লাস্ট নেম রয়েছে এবং একে 30 নির্ধারিত করব আমাদের কাছে কি রয়েছে আমাদের কাছে এজ রয়েছে যা একটি পূর্ণসংখ্যা এবং জেন্ডার রয়েছে ঠিক আছে এখন এজের স্থানে আমি ডেট অফ বার্থ লিখব সুতরাং এটি জন্মের তারিখ একে ডেট দিয়ে নির্ধারিত করব আমি date data টাইপ খোঁজার চেষ্টা করছি এবং দেখব যে এটি কিভাবে কাজ করে date এর জন্য দৈর্ঘ্য নির্ধারিত করার দরকার নেই এর জন্য মানক বিন্যাস রয়েছে তাই চিন্তার প্রয়োজন নেই এখন আমি gender কে 1 ক্যারেক্টারের varchar নির্ধারিত করব আমরা পুরুষের জন্য m এবং মহিলার জন্য f রাখতে পারি এখানে গেলে আমরা দেখতে পারি এখানে অনেক বিকল্প রয়েছে আপনি নিজে মন্তব্য করতে পারেন আপনি স্মরণ করতে পারেন যে এই ক্ষেত্রটি কি করে ফিল্ড নেম ঠিকমতো নিযুক্ত করুন যাতে আপনি জানেন যে কোন তথ্য সঞ্চয় করছেন এখানে আমি সেভ এ টিপব এবং আপনি দেখতে পারেন যে পিপল এখানে প্রকট হয়ে গেছে এটি এখানে একটি প্রশ্ন করবে যখন আগে কমান্ড রেখার ব্যাপারে বলছিলাম এটি ওই যা বানানোর জন্য লিখতে হতো যদিও সংরক্ষণের জন্য গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করেছি আমরা নিচে দেখতে পারি আমাদের কাছে ক্ষেত্র ধরন কোলেশন গুণাবলী উদাহরণস্বরূপ নাল তথ্য রয়েছে ডিফল্ট মান যা সঞ্চিত আছে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে ক্ষেত্র আছে হ্যাজ দ্য দ্য রেজিস্টার্ড বা আপনার পছন্দের কিছু আপনি এখানে ডিফল্ট ব্যবহার করতে পারেন উদাহরণস্বরূপ যদি আমি সবকিছু সঞ্চয় করতে চাই আমি ডিফল্ট রূপে পুরুষ বা মহিলা নিবন্ধিত করি আমি m বা f লিখতে পারি আমাদের কাছে স্বয়ং বৃদ্ধি রয়েছে এছাড়াও কিছু অন্য তথ্য যা টিউটোরিয়ালে জানার দরকার নেই এখানে আমরা টেবিল বানিয়েছি এবং যদি আপনি দ্বিতীয় অংশে যান আমি আপনাকে দেখাবো যে কিভাবে কিছু তথ্য প্রবিষ্ট করে এছাড়া কিভাবে পিএইচপি ব্যবহার করে ডেটাবেস থেকে তথ্য প্রাপ্ত করে আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি